হ্যালো বন্ধুরা সব উনিশশো তিরানব্বইয়ের আমার যারা বন্ধু জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের আমরা যারা স্টুডেন্ট ছিলাম এখনও আছি আর কি কারণ এই দীর্ঘ অনেক দিন পরে একটি ভালো বড় অনুষ্ঠান হতে চলেছে শতবর্ষ পূর্তি আমি রেজিস্ট্রেশন করলাম অত্যন্ত আনন্দ ঘন একটি মুহূর্তে এবং আমি আহ্বান করব আমার যারা বন্ধু আছো সবাই তোমরা রেজিস্ট্রেশন করো এবং সেই দিন সেই মহেন্দ্রক্ষণে আমরা সকলে মিলে একসাথে হব সারাদিন ব্যাপী আমরা আনন্দ করব অনেক বেশি বেশি মজা করব সেই প্রত্যাশায় আমি করেছি তোমরা অবশ্যই প্রস্তুতি নাও এবং খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো এটি আমি অনুরোধ করছি সবার জন্য মানে আমার ব্যাচের সকল বন্ধুদের প্রতি আমার এটি অনুরোধ